মা আমার বান্ধবী আজকে ক্লাসে গিয়েছিলাম তখন ওদের ওখানে কীর্তন হচ্ছে খুব বড় করে কীর্তন হয় নিমন্ত্রণ করেছে যে যাওয়ার জন্য সবাইকে নিয়ে আপনি যাবেন কি হয়েছে তোমার দেখে মনে হচ্ছে যে আমি এখন কীর্তন কীর্তন করার বয়স আমি এখন ইয়াং শাশুড়ি হ্যাঁ আমি যাব না তোমার বান্ধবীকে বলে দিও আমি যাব না কীর্তন নাকি এখন নাকি কীর্তনের বয়স দেখো আমি বলেছি যাব না আমাকে দেখে মনে হচ্ছে যে আমার কীর্তনের বয়স তুমি যাও আমি যাব না ঠিক বলেছ দিদি এরকমভাবেই তুমি করতে থাকো একদম তুমি যেটা ও যেটা বলবে তুমি সে উল্টোটা বলবে হ্যাঁ ঠিকই তো এমন কেন তুমি যেতে যাবে কীর্তন যাবে নাকি বান্ধবী বলেছে কীর্তন যেতে হবে মেয়ে তো দেখলে তো বলে দিলাম যে আমি কি দেখলে তো ওরকমভাবেই উত্তর দিয়েছি যে আমার কি বয়স হয়েছে নাকি যে আমি কীর্তন করবো এখন কীর্তনে যাবো কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ঠিক বলেছো তুমি যেটা বলেছো একদম ঠিক করে যেরকম ভাবে যখন ওটা হ্যাঁ? বলবে সব সময় উত্তরে হুম একদম না না আসলে আপনি গেলে আমারও যাওয়া হতো ওই আর কি আর কিছু না আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবে না কেন ঘটি বাটির বুদ্ধি তো ঘটি বাটির বুদ্ধি না এই কারণেই তো এসে বলে যে কীর্তন যাবে ওদের তো এই মনে এই বয়সেই মনে হয় চলে যায় হ্যাঁ ঘুটিদের বুদ্ধি জানো না দিদি ঘুটিরা এইরকমই হয় তাড়াতাড়ি বয়স হয়ে যায় আর কীর্তন করতে থাকে না পারে সাজতে না পারে রান্না করতে আচ্ছা, আচ্ছা তা আমাকে কতগুলো কথা শোনালো কীর্তন বললাম একটু কীর্তন বলেছে কিন্তু মায়ের হাত ধরেই তো যেতাম ছোটোবেলা কীর্তন টীর্তন হলে যেতাম কীর্তনের গান ভালোই লাগতো খারাপ লাগতো না ছোটোবেলায় যেতাম এই কারণে ঠাকুরের ভক্ত রাধাকৃষ্ণের হুম এখন তো তার উপায় নেই যাওয়ার আর বললাম হাজারটা কথা আমি নাকি ইয়াং শাশুড়ি চুল চুল কালার করে চুলে কি চুল কালো করে ইয়াং